আপনারা যেখানে আসছেন এই দরবার যেই বাবার কাছে আসছেন আপনারা তো শুধু দেখতেছেন চেহারা ভিতরে কি আছে তা তো জানেন না হজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহর নবী তাকে খালিলুল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহ যত নবী দুনিয়াতে আসছেন সব নবীর চেয়ে উনি আল্লাহর কাছে বন্ধুত্বে প্রিয় হয়েছেন কিন্তু এই নবীকে যখন আগুনে ফেলে দেওয়া হয় জিব্রাহ আল্লাহ সাল্লাম আসলেন সাহায্যের জন্য আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন তারপরে আল্লাহ সে সাহায্যের জন্য আগুনের কাছে ওহি পাঠিয়ে দিল পবিত্র কোরআনে সে বর্ণনা আছে এসে বলল ইয়া না রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম এ আগুন আমার বন্ধু তোমার ভিতরে ফালিয়ে দেওয়া হচ্ছে তুমি আমার বন্ধুর জন্য শীতল হয়ে যাও এবং আরামদায়ক হয়ে যাও তারপরে সে আগুন আগুনের মতোই থাকলো ইব্রাহিম ইসলাম সেখানে মনে হয় পুড়ে সারকার হয়ে যাবেন কিন্তু এক সময় যখন আগুন নিস্তব্ধ নিষ্প্রভ হয়ে গেল তখন হজরত ইব্রাহিম ইসলামকে আরও প্রফুল্ল দেখা গেল বলেন সুবহান আল্লাহ তো বক্তা বলতেছে শোনেন ইব্রাহিম আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহর ওহি আসলো তারপরে আগুন নিবল কিন্তু আমার বাবার দিকে তাকাই দেখেন এই বাবা যদি আগুন নিবাইতে চায় উপরে তাকাইতে হয় না বাবা যদি আগুনের দিকে তাকায় আগুন এমনি নিভে যায় এই রকম গরম বক্তৃতা দিয়ে চার পাঁচ ঘন্টা চালানো যায় শ্রোতারা শুনবে কিন্তু আল্লাহ বলছেন সুরা তহবার একশো নম্বর আয়াতে মিনাল ওয়াল আনসার যে রাসুল্লা সাল্লামের সাথে যারা সাহাবি হলো এই সাহাবিদের ভেতরে প্রথম পর্যায়ের যারা মহাজির আছেন যারা আনসার আছেন এবং নিষ্ঠার সাথে ন্যায় পরায়ণের সাথে যেই মানুষগুলো এই লোকগুলোর অনুসরণ করলো আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফাই করতেছেন রাজি আল্লাহু আনহুম ওয়া রাজু আনহু আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি এবং তারাও আমার অনুগ্রহ পেয়ে মেহরবানি পেয়ে সবাই সন্তুষ্ট চিত্তে ইমানদার হয়ে আছে বলেন সুবহান আল্লাহ এরম সার্টিফাই কারোর জন্য আছে নাই কিন্তু এই মাহফিলে গেলে এই রকম সাহাবিদের কাহিনী শুনিয়ে শুনিয়ে মানুষকে রাসুলের কাছাকাছি নিয়ে যাব এইরকম চেষ্টা একেবারেই নাই তো এটা হলো আমরা এই বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে এই সম্মেলন সম্পর্কে শুনতে শুনতে এমন একটা ধারণা জন্মেছে যে ধারণাটা হলো যে ওয়াজ এক জিনিস বক্তৃতা আরেক জিনিস আলাদা হয়ে গেছে দিনের কথা ধর্মের কথা যে যেভাবে বলতে পারে তার কাছে আমি শুধু শুনব ধর্মের কথা কি না এই টার্গেট না হয়ে যখন কোরআন শরীফ পড়তেছে এক কোরআন এক কারি সাহেব দেখা যাচ্ছে এক টানে সুরায় ফাতেহা শেষ আছে না নাই তো ওই এক টানে সুরায় ফাতে যখন শেষ করতেছে সবাই তখন সুভান আল্লাহ বলে চিৎকার দিতেছে মানে কি এ বাপের বেটা একদমে সুরায় ফাতে শেষ করে দিল কিন্তু সুরায় ফাতেহাটা কি সুরায় ফাতেহার মর্ম কি এর তাৎপর্য কি এ নিয়ে কোনো কেরাতের অডিশন আমাদের কাছে আসছে আসে নাই যদি আসে সেইটার প্রতি আমাদের অ্যাট্রাকশান কিন্তু ওই রকম তৈরি হয় না এটা হয়েছে কেন আমরা হেবিচুয়েট হয়ে পড়েছি তাই সংক্ষেপ যেহেতু করতে হবে আমার পরে আরও বক্তা আছেন আমি শুধু এই কথাটাই বলতে চাইছিলাম যে এই একজন বক্তা বলতেছে যে ডক্টর মুজাফর বিন মোহসিনরা জানেন কি বলছে এরা হলো এই আহলে কোরআন আছে তাদের সবাই এরা কাফের মনে করে কেন বলছে আহলে কোরআন একটা দল আছে তারা নাকি হাদিস অস্বীকার করে তো রাসুলের হাদিস যদি কেউ অস্বীকার করে তো সেটা যার জন্য মান কাফের হয়ে যাবে তো তারা কাফের মনে করে তো বলছে ঠিকই তো আছে তো বলছে আরে ঠিক তো আছে আমি তো সেই জন্যই বলছি বড় বক্তা এবং বাংলা ভাষায় বক্তাদের মধ্যে তার বক্তৃতা সবচেয়ে বেশি ওয়াজ হয় ডেলি দুই লক্ষের বেশি মানুষ বক্তৃতা দেখে এরম বক্তা আছে তো বলছেন ওই বক্তারা যে এই মুজাফর বিন মোহসিনরা তাহলে কি আহলে কোরআন যদি কাফের হয়ে যায় তো ওরা কি তো বলছে ওরা তো ঠিকই আছে হাদিস অস্বীকার করতেছে এই জন্য কাফের বলতেছে তো বলতেছে ওরা যদি আহলে হাদিস হয় আহলে কোরআন যদি কাফের হয় তাহলে আহলে হাদিস কারে বলে আহলে হাদিস হলে যারা কোরআন মানে না আহলে কোরআন হলো হাদিস মানে না তাহলে আহলে হাদিস কারা যে কোরআন মানে না তো হাদিস না মেনে যদি কাফের হয় তাহলে কোরআন না মেনে কি হবে কাফের দাদা তো এই বক্তৃতা ওয়া শুনে তখন কিছু মানুষ বলতেছে না আমরা আসলে আহলে হাদিস না আমরা সালাফি কেউ বলতে আমরা সালাফি আরে আচ্ছা, ভালো কথা সালাফি সালাফিরে যখন আবার ডলা শুরু করেছে তখন বলতেছে না আহ্লাদিস মানে কি জানে আহ্লাদিস মানে কি বলছে যারা কোরআন হাদিস মানে তারা হইল কি আহ্লাদিস তো ওই বক্তারা আবার বলতেছে আমরা কি তাহলে কোরআন হাদিস মানি না আমরা কি আকাশ থেকে উড়িয়ে আসলাম না পানির থেকে জল থেকে জল খেয়ে উঠলাম আমরাও তো কোরআন হাদিস মানি তো তখন আবার কিছু আহ্লাদিসের দেখা যাচ্ছে বক্তৃতার মোড় ঘুরিয়ে বলছে আমরা কোরআন আর সই হাদিস মানি বুঝতে পারছেন কিনা বিষয়টা কোরআন আর সই হাদিস মানি তখন ওই বক্তার চাইপে ধরেছে সাঁড়াশি দিয়ে ওই বেটা সই হাদিস মানিস মানে তাহলে জয়ীব হাদিসের উপায় কি হবে বুঝতে পারছি ঘটনা আমার ইউনিভার্সিটিতে এই সবে বরাতের অনুষ্ঠান হচ্ছে ইসলামের ইতিহাসের সিনিয়র প্রফেসর তো এই প্রধান বক্তা হিসেবে রাখা আছে তো সব বক্তা শেষ উনি এবার বক্তৃতাতে উঠলেন তো কিছু কিছু বক্তা একটু টুটকুনি মারার চেষ্টা করলো যে এরকম সবে বরাতের রাত্রি কোনো মানুষ যদি মাগরিবের পরে গোসল করে এই সবে বরাতের নামাজের জন্য দাঁড়িয়ে যায় গোসল করতে যে পানিতে নামলো এই পানির একটা ফোঁটা এই ফোঁটা দিয়ে আল্লাহ একটা পাখি বানাই দেয় সে পাখিটা কত বড় বলছে সে পাখির মাপজুপ জানবে না তার মাথাটা কত বড় তাও বলতে পারবো না তো তার ঠোঁট দুইটা হইলে এরকম যে ফাঁক যদি করে একটুক জমিনে আর একটু বানে তাহলে এবারটা বলে তাহলে পাখিটা কত বড় তো সবে এবার রাত্রিতে কেউ যদি গোসল করে আর ওই নামাজ পড়ে এই পাখি সম্বন্ধে মধ্যে ডুব দিয়ে যদি গা ঝাড়া মারে তাহলে কয় ফুটা পানি পড়বে বলেন তো গনেন না কেউ এ তাহলে কেমনি হইলে আমার সাথে তো নাই আপনার এই পাখি সমুদ্রে ডুব দিয়ে যখন গা ঝাড়া মারবে কয় ফুটা পানি পড়তে পারে গনতে পারলেন না বলছে এই অগণিত গুণাও যদি একটা মানুষ করিয়ে থাকে তারও গুণা মাফ হয়ে যাবে বলে আল্লাহ